everyone, this is Mr. Abundi Bhattacharji back with another hack. Well, so আজকে কিন্তু hack number 2 নিয়ে আমি If you didn't check the previous video, then go and check that out because সেখানে কিন্তু আগের hackটা আছে। I mean, hack any jeta chilo, number 1 jeta chilo sheta ache. And আজকের hack ami share korbo je B So, B diye hoche ki rules gulo follow korle ba ki tricks follow korle amra easily hoche pronunciation e. আরও বেশি ডেভেলপ করতে পারবো তো যারা বিগিনার আছে তাদের জন্য আমি হচ্ছে ইজি ওয়েতে এই ভিডিওগুলো মেক করা ট্রাই করছি so yes this is my today's topic pronunciation hack two so just let me show you the topic okay so first day আমি এখানে লিখেছি when B comes after M or before T so when B comes after M or before T it will be silent so এর মানে হচ্ছে যে বি এই লেটারটা যখন এম এর পর এম এই লেটারটার পর অথবা টি এই লেটারটার আগে বসবে তখন বি যেটা আছে এটা সাইলেন্ট হয়ে যাবে একটু কি কনফিউজিং লাগছে ওয়েল আমরা যদি হচ্ছে একটু এক্সাম্পল দেখি তাহলে হয়তো আর কনফিউজিং লাগবে না so let's look at here so এই খুব কমন ওয়ার্ডগুলো আমরা কিন্তু র্যান্ডামলি অ্যান্ড ফ্রিকুয়েন্টলি ইউজ করছি right so the first one is চিরুনি সো চিরুনির ইংলিশ কি চিরুনি ইংলিশ হচ্ছে গিয়ে comb no it's wrong pronunciation the right pronunciation will be comb I mean এই যে এম এর পর যে বি আছে এটা কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে এই বিটা হচ্ছে প্রনাউন্স হচ্ছে না so the right pronunciation will be comb well next next এটা আছে আমরা এটাকে অনেকে টম বলছি অনেকে টুম্প বলছি well so the right pronunciation will be tomb okay so নেক্সট আমরা এটা সবাই জানি সো এবার now it's your turn to pronounce this word exactly right thumb thumb thumb সাউন্ড দিয়ে শুরু হচ্ছে অ্যান্ড এম এর পর বি থাকাতে এটা কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে so the pronunciation will be thumb okay next যে আরেকটা আমি হ্যাক বলেছিলাম যে টি এর আগে যদি হচ্ছে বি থাকে সেটা সাইলেন্ট হয়ে যায় টি লেটারটার আগে যদি বি থাকে সেটা সেটা সাইলেন্ট হয়ে যায় ওয়েল সো আমরা এটাকে কি বলি আমরা নর্মালি অনেকেই এটাকে সাবটাল বলি but now it's wrong the pronunciation will be subtle subtle and the next depth not depth it's depth I guess এটা আপনারা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন সো আই গেস আপনারা সবাই এটা ক্লিয়ার হয়ে গেছেন নাও আমি কিছু এক্সেপশনাল ওয়ার্ড বলবো যে প্রত্যেকটা রুল বা প্রত্যেকটা হ্যাকই কিন্তু সবগুলো ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য হয় না কিছু কিছু ওয়ার্ড থাকে জাস্ট একটু exceptional for example remember remember so remember এখানে কিন্তু এম এর পর বি আছে অ্যান্ড এটা প্রনাউন্স হচ্ছে সো এখানে কিন্তু এই রুলটা বা হ্যাকটা ফলো হচ্ছে না অ্যান্ড সেম এখানেও কিন্তু টি এর আগে বি আছে অ্যান্ড এটা প্রোনাউন্স হচ্ছে মানে অপথেইন আমরা কিন্তু অপথেইনই বলছি আমরা কিন্তু অথেইন এরকম কিছু বলছি না so the right pronunciation is often it's correct so just এরকম দুই একটা কিছু এক্সেপশনাল ওয়ার্ড বাদে আপনি কিন্তু এই হ্যাকটা ফলো করে খুব সুন্দরভাবে আপনার প্রোনাউন্সিয়েশনের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন সো আমি নেক্সট ভিডিওগুলোতে কিন্তু সি থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার দিয়েই আমি হচ্ছে হ্যাকগুলো তৈরি করব so don't miss the next video and see you in the next lesson. Assalamualaikum.